আসসালামু আলাইকুম friends welcome to my channel FR tech side আমি ফজলুর রহমান আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি জিমেল আইডি ওপেন করতে হয় বা একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হয় বন্ধুরা তার আগে জেনে নিই যে আমরা কেন জিমেল আইডি ওপেন করব বা খুলব আমাদের গুগলের বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট সার্ভিস পাওয়ার জন্য আমাদেরকে গুগল আইডি খুলতে হবে অথবা যারা নতুন ফোন অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছেন তাদেরকেও জিমেল আইডি খুলতে হয় কারণ জিমেল আইডির মাধ্যমেই প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে হয় এবং ইউটিউব চালা ইউজ করার জন্য জিমেল আইডি প্রয়োজন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ইউজ করি আমি গুগল ক্রোম ইউজ করে দেখাচ্ছি বন্ধুরা যারা মোবাইল ইউজ করেন তারাও ঠিক সেম একইভাবে মোবাইল মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার থেকে জিমেল আইডি ওপেন করতে হবে বন্ধুরা প্রথমে সার্চ বক্সে আমাদের লিখতে হবে mail dot Google dot com mail M mail dot Google dot com enter করতে হবে তাহলে আমাদের জিমেল আইডি খোলার জন্য একটি পেজে নিয়ে আসবে বন্ধুরা এখানে যদি আপনার কোনো জিমেল আইডি থাকে আগের তাহলে সাইন ইন করতে পারেন অথবা যদি জিমেল আইডি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে first name last name user name password লেখার জন্য অপশন আসছে তো আমরা ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখব ফার্স্ট নেম ধরুন আমি আমার নাম দিয়ে একটি জিমেল আইডি খুলব ফজলুর রহমান পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এখানে টাইপ করে শো পাসওয়ার্ডে আপনারা দেখে নিতে পারেন যে পাসওয়ার্ডটি কি ঠিক আছে কি না আমরা নেক্সটে ক্লিক করব এখন ফোন নাম্বার এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য একটা অপশান আসছে ফোন নাম্বার দিয়ে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি one six five phone number একটি জেন্ডার আপনার জেন্ডার কি হবে সেটা এখানে দিতে হবে মেল আমি জেন্ডার দিয়ে দিচ্ছি হাই উই আক্স for this information next click করতে হবে ভেরিফাই ইউর ফোন নাম্বার যদি সেন্ড করি তাহলে এটা ভেরিফাইয়ের জন্য একটি কোড আসবে কোডটি বসিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে আমি এই মুহূর্তে ভেরিফাই করব না নেক্সটে ক্লিক করলাম privacy and security privacy and সিকিউরিটিগুলো পড়ে এগ্রিতে ক্লিক করব ধরা আমার জিমেল আইডি ওপেন হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের জিমেল আইডি ওপেন হয়ে গেল আমাদের জিমেল আইডি একটি মেসেজ আসছে গুগল কমিউনিটি থেকে এটা আমরা দেখি কি লেখা আছে hi Fazlur welcome to Google your new account comes to access to Google products apps and services here are a few tips to good to get standards হয়ে গেছে এখানে ছবি ইউজ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওতে যদি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ